Welcome to the second episode of did you know fact so আপু তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি শিওর তুমি রাত্রে ঘুমাইতে যাও তো? হ্যাঁ ঘুমাই হ্যাঁ তো ঘুমাইতে যাওয়ার পর তোমার ঘুম আসতে আসতে কতক্ষণ সময় লাগে আম, ঘুম আসতে আসতে মেবি আমি যাই ঘুমাই ঘুমানোর পর একটু না ঘুমানোর আগে একটু ফোন দেখি তারপর মেবি আধা ঘন্টা আধা ঘন্টা maybe I am not sure actually আচ্ছা সো নেক্সট দিন কাউন্ট করবো এটা কিভাবে কাউন্ট করবো আমি টাইমার সেট করে রাখবা দেন ওটা ওটা দেখে দেন আমাকে তুমি টেক্সট দিয়ে বলবা ওকে আচ্ছা সো তুমি কি জানো ওয়ার্ল্ডে অ্যাভারেজে একটা মানুষের সে যদি লাইক এই যে ফোন টিপা টিপি গড়াগড়ি <laughs> এগুলা না করে নর্মালি যদি ঘুমাইতে যাই তার সাত মিনিট সময় লাগতে পারে average only yeah Is it true? Yeah, it's totally true. Wow, wow. I didn't know that actually. Thank you so much for letting me know that. So, next. আচ্ছা আপু তুমি কি পাখি পালো হ্যাঁ আমার চারটা পাখি আছে চারটা পাখি আছে নাম দিয়েছো নাম দিয়েছি হচ্ছে গোল্লা গোল্লা সুন্দরী সুন্দরী শোয়া শুয়া চন্দন চন্দন <laughs> অনেক সুন্দর তো তুমি কি জানো যে পাখি লাইক পাখিরা তো খাবার খায় আমরা খায় অনেক খায় আচ্ছা অনেক বেশি খায় আচ্ছা তো পাখিরা যে খাবার খায় ওই পাখির খাবার হজম করতে আমরা তো জানি যে আমাদের নর্মালি মানুষের কি লাইক আমরা নিজেদের মধ্যে প্রেশার চাপ সৃষ্টি করে আমরা এটা হজম করে ফেলি কিন্তু পাখির হজম করতে অন্য কিছু লাগে কি লাগে পাখির হজম করতে অন্য কিছু লাগে আমি তো আমার পাখিগুলোকে দেখি ওরা খাঁচার মধ্যে বসে থাকে খাবার দিলে খায় আবার হচ্ছে ডালের উপর উঠে বসে থাকে এর বেশি তো আর কিছু দেখিনি আমি আচ্ছা সো আমি বলি okay birds needs gravity to swallow their foods like বাইরের খাবার হজম করতে মধ্যাকর্ষণ শক্তি লাগে okay okay okay it's a great fact actually I don't know this yeah অনেকেই জানে না দ্যাটস হোয়াই তো আমরা এটাকে ডিড ইউ নো ফ্যাক্টস বলছি exactly okay so the third question I guess third question না আর একটা ফ্যাক্ট ইয়া সো আপু এখানে আরও একটা ফ্যাক্ট আছে আজকে যেটা আমি তোমাকে জানাবো তুমি কি জেসনকে চেনো জেসন জেসন তো একটা ছেলের নাম ছেলের নাম বাদে এমনি জেসন লাইক এই ওয়ার্ডটার সাথে পরিচিত মানে আমি জাস্ট দেখেছি যে টিভিতে একটা ছেলের নাম জেসন এর বেশি আর কিছুর সাথে পরিচিত না আচ্ছা তো জেইসনে কয়টা অ্যালফাবেট আছে J A S O N yep so আমরা যদি এখন আমাদের মান্থ মানে যে কয়েকটা মাস আছে ইংলিশে ওইটা খেয়াল করি তাহলে দেখা যাবে যে J July okay. A August August S September O October and November so এইভাবে একটা মনে রাখার পদ্ধতি ওয়াও আজকে কান্তার জন্য একটা জোরে হাততালি না দিয়ে পারবো না সো এটা হচ্ছে বাচ্চাদের অনেক কাজে লাগবে তাই না যখন তারা আর কি নতুন নতুন বারো মাসের যে নামগুলো আছে মুখস্থ করছে তখন এটা তাদের অনেক বেশি কাজে লাগবে so Kanta thank you so much and আমাদের অডিয়েন্সের পক্ষ থেকেও আমি তোমাকে একটা ধন্যবাদ জানাচ্ছি and yes thank you so much that's all for today tata take care bye bye আপনাদের দেশে বাংলাদেশে কি কি কোর্স করানো হয় হ্যাঁ এই প্রশ্নটা নিয়ে প্রতিদিন আমরা শত শত ফোন কল পাচ্ছি পুরো ভিডিওটি দেখুন TESOL বাংলাদেশ কি কি কোর্স অফার করছে সেটি জানতেন হ্যালো আসসালামু আলাইকুম everyone this is me Srabanti from TESOL Bangladesh I am brand ambassador of TESOL Bangladesh TESOL বাংলাদেশের সিগনেচার কোর্স হচ্ছে diploma in English language Proficiency for adults and diploma in English language Proficiency for Kids সেখানে আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত শিশুদের নিয়ে কাজ করছি যেখানে আমরা তাদের তেরোটি স্কিল ডেভেলপ করছি pronunciation speaking writing reading mental math এরকম তেরোটি স্কিল নিয়ে তাদের কাজ করা হবে এবং diploma in English for adults কোর্সটিতেও ঠিক সেমভাবে যারা প্রফেশনাল আছেন যারা জব করছেন যারা টিচিং লাইনে আছেন এরকম অ্যাডাল্ট যাদের খুব প্রফেশনাল ইংলিশ দরকার তাদের জন্য এই কোর্সটি সাজানো হয়েছে দুটো কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থ এবং এটার ফি হচ্ছে বারো হাজার টাকা এরপরে আসছে IELTS with nine bands scorer এই কোর্সটির ফি হচ্ছে দশ হাজার টাকা এবং এখানে আপনি পাচ্ছেন চব্বিশটি ক্লাস এবং পরবর্তীতে এই চব্বিশটি ক্লাস করার পর আপনি আরেকবার সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটি রিপিট করতে পারছেন নেক্সট এরপর আসছে আমাদের ইজি ইংলিশ গবেষণায় দেখা গেছে চিসুল বাংলাদেশের যেসব লার্নাররা আসেন তাদের ষাট থেকে সত্তর পার্সেন্টই ইংলিশের বেসিকটা জানে না ইংলিশের বেসিকটা ভালো না থাকার কারণে তারা একটা অ্যাডভান্স কোর্সে গিয়ে হয়তো স্পোকেন শিখতে পারছে না রাইটিং জানতে পারছে না তাই যাদের বেসিক ভালো না যারা চাচ্ছেন জিরো লেভেল থেকে স্টার্ট করার জন্য তাদের জন্য রয়েছে ইজি ইংলিশ কোর্স এই কোর্সটির ফি হচ্ছে চার হাজার টাকা এবং ডিউরেশন হচ্ছে টু মান্থস এরপরেই আসছে আমাদের টিসল বাংলাদেশের ফাউন্ডার ইয়াসিস স্যারের special course phonetics and spoken English with Yasi sir এখানে আপনারা ক্লাস পাচ্ছেন বারোটি এবং এই কোর্সটি ফি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা শুধু তাই না এক মাস ক্লাস করার পর আপনি এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আরও দুইবার রিপিট করতে পারছেন এরপরে আসছে আমাদের গ্রামার আর ক্রিয়েটিভ রাইটিং কোর্স যারা চাচ্ছেন আমি রাইটিং সাইডে আমার স্কিলটা আরেকটু ডেভেলপ করতে চাচ্ছি গ্রামার আমি একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাচ্ছি তার মানে রাইটিং অ্যান্ড গ্রামার রিলেটেড যত প্রবলেম আছে সেই সব কিছু সলিউশন নিয়ে সাজানো হয়েছে grammar and creative writing course এই কোর্সটির ডিউরেশন হচ্ছে দুই মাস এবং এটির ফি হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা দুই হাজার একুশ সাল থেকে ইংরেজি শিখবে সকল মা হ্যাঁ শুধুমাত্র মায়েদের কথা চিন্তা করে বিশেষভাবে সাজানো হয়েছে ইংলিশ ফর মাদার্স এই কোর্সটি যেখানে একজন মায়ের প্রয়োজনীয় সকল ইংরেজি থাকছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই কোর্সটির ডিউরেশন হচ্ছে দুই মাস এবং এটির ফি হচ্ছে five thousand taka but wait we have a very good news for you প্রথম এক হাজার জন মাকে আমরা দিচ্ছি দু হাজার টাকার স্কলারশিপ তার মানে প্রথম এক হাজার জন মা যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করবেন এই ইংলিশ ফর মাদার্স কোর্সটিতে তারা এই কোর্সটি করতে পারছেন শুধুমাত্র তিন হাজার টাকায় শিক্ষাই জাতির মেরুদণ্ড হ্যাঁ যে সকল শিক্ষক আছেন তারা চাচ্ছেন তাদের ইংলিশের স্কিলটাকে আরও ডেভেলপ করতে স্পিকিং রাইটিং রিডিং সব কিছুকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে শুধুমাত্র সে সকল শিক্ষকের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে ইংলিশ ফর টিচার্স এই কোর্সটি এই কোর্সটির ডিউরেশন হচ্ছে টু মান্থস এবং এই কোর্সটির ফি হচ্ছে six thousand taka so yes that's all for today thank you so much for watching this video keep your eyes on our page take care bye bye